আমরা খাই মাঝে মাঝে বিরিয়ানি অনেকের হয়ে যায় চুলকানি কথা বলেন ঠিক কি না তারপরও কি খাই বিরিয়ানি মিলাদে খাই বিরিয়ানি অনেকের হয়ে যায় চুলকানি আমরা বলবো চুলকানো দরকার নেই আসুন মিলাদ পড়ুন দুরুদ পড়ুন সালাম দেন নবীকে মিলাদের পরে মোনাজাত করুন মোনাজাতের পরে বিরিয়ানি খেয়ে বাড়িতে যান শান্তি পাবেন আছে না নাই কম না বেশি জ্বালা জোড়ায় না রাখ রাখ তোরা খাওন দিতাছি এরা ইডি এরা পাগল তো ইডি দিনের বেলা মাহিল তো সব কইতারতাম না টাইম বান্দা টাইম বান্দা খাইছিও না সময়ের কারণে চেয়ারম্যানটা কইলাম যে খাইছি না কিনলে গিয়া ফাগরি টাগরি ফরাইব অনেক পর্ব আছে আবার আজানের পর্ব আছে কথা কোন ঠিক নিও তো এখন যে কিনা কইছিলাম ও তো মনে রাখবে টি হয় হইলে এটা হেরাইতে হ্যাঁ, লাগে পাগল হয় ওরে যারা জ্বালায় কে সে জানে আরে বাপরে দেখছেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব কছিল তিনটা সময় যাইব গা ওর বাচ্চা সাড়ে তিনটা প্রেমের বিষে ধরছে গা আস্তে আচ্ছা, কি সে ঘটনা কি ইডি লেগে আইসলা না অগজার জ্বালায় কে সে জানে মনের কথা বলবে কে দয়াল বিনে ওরে পাইতাম যদি মনের কথা কইতাম খুলে নিরলে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে এগুলা তো এখন বাদ দিয়ে দিছি রে বাবা সবাই গাইলে দোষ নাই তাহিরি গাইলে দোষের অভাব নাই তারা আওয়াজ আসতেছে জোরে ঠিক কিনা জ্বালা জোরায় না জ্বালা জোরায় না সুৎকুর আছে না নাই সুৎকুরে সুৎকুর কইলে সুৎকুর আমার প্রতি বেজার হইব আমার কিতা হইব মুনাফিকরে মুনাফিক কইলে মুনাফিকের গায়ে লাগবই কি গুসকুর কইলে গুসকুরের গায়ে লাগবই সুৎকুর রে সুৎকুর কইলে সুৎকুরির গায়ে লাগব পেটটা হলো অতীন গড়ের মতন বেফতারা পেট পেটের ভিতরে কি খাও না সাপ এরা কি না মাঝি না সুৎকুর এটা হাসরের মধ্যে কথা কইতেছি আর রাখ এটা হাসরের ময়দানের কথা কইতেছি তুই তো দুনিয়ার ফেটলেই সব হকাদের ফেটটা গামলাটা ফ্যাটের ঘরের ফেট এইটা হইব পৃথিবীর সমান ফেট আর তুমি আইস এটা লইস আল্লাহ আকবর গান ফ্যাটটা হইব কাল বইউদ্দিন মুসলিম শরীফের হাদিস বেড়া আমি কইছি না হাদিস নবীজি কয় কাল বইউদ্দিন বাইতুনের বহু বছর বইউত কামানির মতো তাসবি গড়ের মতো ফ্যাটটা হইব গড়ের মতন তোর ফেটটা দিয়ে ফেটের মতন কেউ খারাপ লাগতেছে কেউ অসুবিধা লাগতেছে বাজারে একটু নীরবে তখন কথা বলছি এখন একটু ভাগলাম করে অসুবিধা দিব পেটটা লইছে পেটটা রে তোর পেটটা গাইলাম আমাদের এই বাবা এমন যাইতে মাহফিলে আইছি তোর এক গ্লাস পানি দিলে না মনে রাখিস আর আনতে না মারে আনিস লাল চা কেন না আমি তো চা খাই না আমি স্টেজে কফি খাই আস্তে কষ্ট হইতেছে বুঝতে পেরেছি সুদকুর আছে না নাই কম না বেশি আমি যখন মাঝে মাঝে মুর্শিদি গাই ইডির হেরা ভাইরাল আমি যে এত কষ্ট করে তেলাবাত করি আমি চা খাই জানো স্টেজে কফি না থাকলে অসুবিধা কি না থাকলে তো অসুবিধা না রাখেন আসতে আমি ওয়াজে চা খাই না কফি খাই আমার প্রমোশন হয়েছে কথা বলুন ঠিক কি না যাই হোক ফেলে দিলে খায় কুকুর ঢেলে দিলে খায় মানুষ তুমি সিদ্ধান্ত নাও তুমি যে ঢেলে দেওয়ার বিরোধিতা করো তুমি কি কুকুর ফেলে দিলে খাই কুকুর ঢেলে দিলে খায় মানুষ এখন সিদ্ধান্ত নাও তুমি কি বলতে চাও এক আইনজীবী মামলা করছে এটা বলি অশ্লীল শব্দ কই লেখাপড়া করছে পাগলা তিতা মিডা বুঝে না পাগলারে জিলাফি দিও না সময়ের এক ফুর অসময়ের দশ ফুর বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে ঠিক কই না দিকে মনে করছ বিচার হইব কর্ম অনুসারে তাহিরের বিরুদ্ধে যদি প্রতিহিংসা করে কিছু বলে থাকো তাহির যদি দুষ করে না থাকে তার জবাব একদিন দিতে হবে হাত তুলে বলো ঠিক না বলো সুৎকুরের কিন্তু দোষ নাই দোষ আমরার আমরা সুৎকুরের আব্বা ডাইকা ডাহাত দিকে না মসজিদের সভাপতি বানাই কিরে এই সুৎকুর থেকে আমরা টাইলসের টাকা নিতে পারবো ফ্যানের টাকা নিতাম পারম দুতলার গাছটা ঠিক মতো হইব এর লেগে আমরা তার বাপদাই না বানাই আমি কই প্রয়োজনে আম গাছের তলে নামাজ পড়ম এরপরে সুদ করে টাকা দিয়ে আমার মসজিদ বানানোর দরকার নাই ঠিক কথা পরিষ্কার কথা পরিষ্কার সুৎকুর কি কি আর সভাপতি চলবে কি হবে বেঁচে থেকে বলবো অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকেই ঠিক কিনা বলেন কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই কর যদি ছেড়ে দাহই না গদি চাকরি বই কর যদি ছেড়ে ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক ঠিক বলুন কি হবে আকাশ চুয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি কি হবে আকাশ চুয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে জবে মাটিতে পরে রবে আজরাইল আসবে জবে মাটিতে পরে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে জোরে কো জোরে বলো কোন কাজে লাগবে না তোর বিল্ডিং টাকিং কি হবে বেঁচে থেকেই অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি তারা মুক্ত সমাজটাকে জোরে বলো ঠিক না ঠিক তাইলে সুদ করে শাস্তি হাসের মাঠে আসে না নাই ও যুবক রাগ করো না একজন আমার প্রশ্ন করে হুজুর সুদের বিরুদ্ধে এমন করেন ঘুষের ব্যাপারে কিছু কন্যা গিল লাগা আমি কইলাম আমি কি কইতাম নবী তো কয়ে গেছে চোদ্দশো বছর আগে আর রশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটাই জাহান নামের আগুনে জ্বলবে এখন আপনারা বলুন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাতের পক্ষে কে কে আছেন হাত তোলেন ইমানদারের দাম আছে না নাই আরো জোরে এখন আছে না নাই হাত নামান একটা মানুষে বলতে চাই এ বাবা এই বাবা ওই ওই শুনে <laughs> না শুনে না তাহির কি প্রতিদিন বয়ে থাকবো দিনের বেলা মাবিল করে এই অবস্থাকে চলতেছে দুনিয়াটার ভিতরে আবার কয়েকদিন পর আবার শুরু করে দিই হেলিকপ্টার দিয়ে রাইকা দিছি অনেক অনেক মাহফিল চৌরাশিটা মাহফিল লিখছিলাম করোনার আগে কিন্তু করোনায় একশো আটাত্তরটা মাহফিল ক্যান্সেল হয়েছিল এখন আবার এখন আবার শুরু করতেছি লেখছি কয়েকটা লিখা লিখে ফেলাইছি ইনশাল্লাহ কারণ আলেমরিত্য মস্তানি করব কিল আমরা খাবো বিরিয়ানি তোমরা রইব সুলকানি না সময় নাই সময় নাই যে জায়গায় মাহফিল না যেতে হবে এছাড়া কোনো উপায় নাই মানুষের আগ্রহ আমরা ফ্যাশনের জন্য আমি অনেক মাহফিল কষ্ট করে গাড়ি নিয়ে যাই ঘুমও নাই ভালো করে কিন্তু যেগুলো একদম বেকওয়ার্ড যেগুলো আবার দুর্দান্ত মাহফিল অনুরোধে আমরা নিতে হয় অনেক সময় চাপে পরে নিতে হয় আমরা মোশনের জন্য নেই না